আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো রয়েছেন আজকে আমরা শিখব যে কিভাবে আমাদের স্মার্টফোনটি ব্যবহার করে আমাদের ডেস্কটপ অথবা ল্যাপটপে ইন্টারনেট কানেকশন দিতে পারি তো এটা করার জন্য আমাদের প্রথমে আমাদের মোবাইল ফোনটে ফোনের ডাটা কানেকশনটি অন করে নিতে হবে তারপর আমরা সরাসরি চলে যাব আমাদের সিটিংয়ে সিটিং অপশনে যাওয়ার পর কানেকশন এই অপশনটিতে আমরা প্রবেশ করব। করার পর মোবাইল হটস্পট অ্যান্ড টিথারিং এটাতে আমরা প্রবেশ করব। এটাতে প্রবেশ করার পর আমাদের ইউজবি টিথারিং এটাতে অন করে দিতে হবে কিন্তু আরেকটি বিষয় হলো যে পর্যন্ত আমরা আমাদের ডেস্কটপ থেকে আমাদের মোবাইল ফোনে ইউজবি কেবল দিয়ে কোনো কানেক্ট না করব সে পর্যন্ত কিন্তু এটা আমরা অন করতে পারবো না তো এটার জন্য আমি আমার একটি ইউএসবি কেবল দিয়ে মোবাইল ফোনে কানেক্ট করে দিব জি কানেক্ট করে দেওয়ার পর দেখেন ইউএসবি ট্রিথারিং এটা কিন্তু অন ই হয়ে গেছে এখন কিন্তু অন হচ্ছে তো এটা অন করে দিলেই কিন্তু আমাদের কম্পিউটার অথবা ল্যাপটপে নেট কানেকশনটি পেয়ে যাবে তো এভাবে আমরা অতি সহজেই আমাদের কম্পিউটার অথবা ডেস্কটপে আমাদের স্মার্টফোনটি ব্যবহার করে ইন্টারনেট কানেকশন দিতে পারি তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা অতি সহজেই আমাদের ডেস্কটপ অথবা ল্যাপটপে ইন্টারনেট কানেকশন দিতে পারি